যেটা হুইসেল দিতে জিজ্ঞাসা করুন যে বাড়ির নেতৃত্ব নাকি না যেটা হুইসেল দিছে এটা বাড়ির নেতৃত্ব কোনো তোর ঠিক কইছি না out out Aurit. É que ele está lá da Aurita. Out. কটা চেক দে last ball game up out player পিছে থেকে ডাউন মাঝে পিছে থেকে ডাউন না যে উপরে পিছনে ছাড়া ছেড়ে দিত বলটা আর পাওয়ার আসো হ্যাঁ হ্যাঁ আজ আমাকে এট কত এট অল ও বাবা আর বলতে না বলবো লাগা ঠিক আছে বড় বড় দেবা আবার সাই দেখাবা দেখাবা মাগনা সার্ভিস দিতেছে দেন আমরা সাকো আমরা জেজুরা সিলানি দিতেছো উপায় নাই হ্যাঁ। ওই যাই বগা যাই বগা মনি যাই বগা লাগিছিলাম এটা প্লেয়ার আছে অসুবিধা নাই খেলে চিন্তা করো না হ্যাঁ বাতাস আউডলে কিশোর স্যার কইছে এবার হ্যাঁ হট করে দে আউডলে হট করে দে সার্কুল খারলো মারি মারি তু নাক নিপ নিপ গা কোন না থাক বাড়ি আউ আউ আউ আউ স্যার এটা কইন কইন না স্যার বাড়ি লাগে তো লোরে বাড়ি লাগবো স্যার ভালো এই যে এমনি যাই পাইলাম না একশো রেজাল্ট হচ্ছে আগে থেকে দেখা রাইট এই দোতলা আসো ছাদে থেকে দোতলা আসো ছাদে থেকে নামো またしといていけ Out, out. Thank you. বাতাস ভাষায় বেরো না ওইদিকে বাতাস ভাষায় বেরো না